হ্যালো আসসালামু আলাইকুম জেবি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে এখানে একটি আইপিএস ইনস্টলেশন করছি এক ব্যাটারির মধ্যে সবচেয়ে বড় রেপিড এক্সেল ষোলোশো পঞ্চাশ সর্বোচ্চ এক ব্যাটারির মধ্যে সব সর্বোচ্চ বড় একটি আইপিএস আইপিএসটা এখন ব্যাকআপ মোডে আছে আমরা ইনস্টলেশন কমপ্লিট করে এখন কারেন্ট বন্ধ করে দিয়ে যে সব প্রপারলি সব কিছু চলতেছে কি না ঠিকঠাক মতো সব কিছু চলতেছে কি না আমরা ওগুলা দেখতেছি তো সব কিছু দেখতেছি মাসাল্লাহ দিলে এখন সব কানেকশন করা হয়ে গেছে এখন আমরা শুধু ঠিকমতো চলে কিনা সব কিছু দেখতেছি আমরা ফ্যানটা অন করলাম তারপর ফ্যানটা অন করলাম চলতেছে সবগুলা মনিটরও আমরা ইতিমধ্যেই লাইন দিয়ে রেখেছি হ্যাঁ, হ্যাঁ, সবার হ্যাঁ, আপনারা আপনি কিছু বলেন হ্যাঁ ধন্যবাদ স্যার আপনার কিছু বলার আছে আপনি কিছু বলবেন আপনাদের সেভাবে অনেক খুশি বিশেষ করে আপনাদের যে সাপোর্ট দিছে এটার জন্য অনেক ধন্যবাদ আশা করি আপনারা আপনাদের ব্যবসায় সুনামটা এভাবে ধরে রাখবেন হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে আমাদের সার্ভিস আমাদের যে সব কিছু আমাদের সার্ভিস সহ সব কিছু আপনার কাছে খুব ভালো লাগার কারণে অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গ পেয়ে তো আপনারা সবাই দেখলেন আমরা খুবই সুন্দরভাবে এখানে ইনস্টলেশন কমপ্লিট করে সব কিছু চালাই বুঝাই দিয়ে এখনই কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বের হব হ্যাঁ, তো দেখেন অফিসটা খুবই সুন্দর একটি অফিস আমরা এখানে খুব ভালো করে যত্ন করে খুব সুন্দর করে যত্ন করে কাজ করছি আর সবচেয়ে বড় জিনিস হলো এটাতে যে বক্সটা ব্যবহার করা হয়েছে এটা অডিট আসার ফলে যাতে টিনের বক্স দিল দেওয়ার কারণে যে সে কোনো কমপ্লেন না করতে পারে কোনো ক্লেম না করতে পারে যার কারণে আমরা এখানে দিয়েছি লুমিনাসের একটি ট্রলি লুমিনাসের একটি ট্রলি খুবই চমৎকার এই ট্রলির ভিতরে আছে একটি ব্যাটারি এটা বাহির থেকে ঢুকতেই আপনার দরজার ঠিক বাম পাশে আমরা আইপিএসটি ইনস্টলেশন করেছি